সম্মানিত সেক্রেটারি আমরা এবং আমরা যেমন বলি একটা উদাহরণ দিই যে বাল্য বয়স বিবাহটা ঠিক না এই কাঁচা রস আমিও খেয়ে দেখেছি মাঝে মাঝে ছোটবেলাতে নিয়মিত তার মধ্যে নিপা করা যাবে না কোনোভাবেই করা যাবে না কোনোভাবে আংশিক কোনো খাওয়া ফল খাওয়া যাবে যদি আমরা মনে করি বা আমরা সংগ্রহ করি সাথে সাথে তাকে সুস্থ আবিষ্কার হয়নি আক্রমণ করলে আসলে তারপর আছে এই ধরনের কোন রোগী যদি আমরা আশেপাশে মনে করি